এমন কোনো ছেলে আছেন যে গর্ব করে বলতে পারবে তার একটাই গার্লফ্রেন্ড আর তাকে খুব বেশি ভালোবাসে হ্যাঁ আমি গ্যারেন্টি দিয়ে গর্ব করে বলতে পারি হ্যাঁ আমার মাত্র একটাই গার্লফ্রেন্ড তাকে আমি নিজের বইয়ের থেকে বেশি ভালোবাসি ওরে সারা কাঠবিড়ালের বিড়ালের বাচ্চা রে লাইকি